ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাব গো যতদিন বাঁচবো হে সোনা হে সোনা তুমি জেনে রাখো কথা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা এলো মেলো চিন্তাগুলো কেন তো কিছু লোকে জানে চোখের পাতায় হাসি রেখে যায় তুলো মেখে যায় মনে রাতে ভাষা ভাষা স্বপ্নে বারে বার ভেসে ভেসে আসা তোর কারে বার আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায় উরু উড়ু উড়ু চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে আজ আমার স্বপ্নে রাসমানি রূপ কথা পারা রা রা পারা রা রা পারা রা যদি বলো ছায়া হয়ে যেতে পারি এলো মেলো আলো জেলে নিতে পারি যত ভালোবাসা ঢেলে দিতে পারি বসে আছি তোমাকে জানাতে শোনাতে বোঝাতে পারাতে ভালো হয় ভালো হয় মিশে আছি তোমাকে জানাতে শোনাতে বোঝাতে পারাতে ভালো হয় ভালো হয় মিশে আছি তোমাতে শিবারু করে মনটা উরু উরু কেন যে সারা আব্বারি বা শিবারু কাপে বুকটা দূর দূর কেন যে চোখে স্বপ্ন স্বপ্ন চাওয়া মনে অন্য অন্য ছোঁয়া চোখে স্বপ্ন স্বপ্ন চাওয়া মনে অন্য অন্য ছোঁয়া এ প্রেম কি জীবনে হঠাৎ ঝোড়ো হাওয়া সবার আব্বারি বাসি বারু কাপে বুকটা দূর দূর কেন যে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল ডাক নামে তোর ডাকতে গেল মন কি করি এমন সুখে জমেছে মরণে বুক